আজকের ক্লাসটা আমি মূলত ভিডিও এডিটিংয়ের উপরে নিব ফিল্ম মোড়া দিয়ে আর কীভাবে ভিডিও এডিটিং করতে হয় একটু শর্ট ক্লাস হবে শর্টও হতে পারে লং হতে পারে বলা যাচ্ছে না তো আমি এতদিন ভিডিও এডিটিং করতাম মুভি বিয়া দিয়ে সেটা দিয়েও করা যায় মুভি বিয়ার ভিডিও এডিটিংটা আমাদের ইয়েতে আছে ইউটিউবে আছে তো আমরা আজকে ফিল্ম দিয়ে দেখব ফিল্ম মোড়া যদি আপনি মুভি বিয়েতে করতে পারেন তাহলে আপনার কাছে ফিল্ম মোড়া কোনো ব্যাপার হবে না তাহলে ফিল্ম মোড়া আপনার জন্য সহজ হয়ে যাবে তো আমাদের বেশি কিছু জানতে হবে না কিছু জিনিস জানলে আমরা ভালোভাবে এডিটিং করতে পারবো তো আমাদের ফিল্ম ওটা ডাউনলোড যেহেতু আমি করে ফেলছি আপনাদের ফিল্ম ওটা ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইট লাগবে আমি তাহলে আমি একটা ফিল্ম ফিল্মোরাতে চলে যাই এখানে আপনি লিখতে পারেন ফিল্মোরা ফিল্মোরা টেন লিখতে পারেন যেহেতু এখন টেন টেন লেখে সার্চ করলে আপনি ওয়েবসাইট পাবেন যেটা ওদের নিজস্ব ওয়েবসাইট ফিল্মুরা টেন দেখেন তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে এখানেও আমরা ফিল্মুরাতে ডাউনলোড করতে পারবো সাইন আপ করে এখানে আরও অনেক সফটওয়্যার আছে তো এখান থেকে ডাউনলোড করতে পারবো ট্রাই ফর ফ্রি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে এটা কিন্তু আপনার একটা ভিডিও যখন তৈরি করবেন তখন আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে যেমন পাশে অথবা মাঝখানে যে কোনো একটা জায়গায় লেখা থাকবে ফিল্মোরা এডিটিং তখন আপনার ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগবে না দেন এটা খুব একটা প্রফেশনাল হবে না আর আপনি কাজগুলো ভালোভাবে করতে পারেন না যেহেতু লোগো থাকবে তার মানে এটা কপিরাইটের একটা আশঙ্কা থাকে যদি কোনো ইয়ে থাকে যেমন তো তাহলে আমাদের এই ওয়েবসাইটের কোনো কাজ নাই মানে আমরা এই ডাইরেক্ট ওয়েবসাইট থেকে তাদের ওয়েবসাইট থেকে আমরা ফিল্মরা ডাউনলোড করব না ফিল্মোরা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পেট বাসন ধরতে গেলে সেটার আমরা ক্র্যাক বাসন বলে থাকি তো ওইখানে সব কিছু ক্র্যাক থাকবে ওই ক্র্যাকটা আমরা ভেঙে আমাদের ডাউনলোড করে সেটা আমরা একদম প্রিমিয়াম যে ফিউচারগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো তো আমি সেই জন্য আমাদের একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে নাম হচ্ছে get get into PC get ইন্টারফ্রিসে লেখার পর প্রথমে একটা ওয়েবসাইট পাবেন প্রথমে এই ওয়েবসাইটটা পাবেন আমরা গেট ইন্টু পিসির ওয়েবসাইটে চলে আসলাম দেখেন এখানে আমরা সার্চ করতে পারি এখানে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার হয় ক্যামতাসিয়া হোক অ্যাডোবি সফটওয়্যার হোক <coughs> তো আপনি যে কোনো ধরনের সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না যত প্রিমিয়াম সফটওয়্যার আছে একদম ইজিভাবে এই ওয়েবসাইট থেকে ই করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আশা করি লাগবে না এখানে শুধু গেট ইন টু বি সিলেক্টলে হয়ে যাবে অথবা আমি জুমে এই চ্যাটবক্সে বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে লিখব ফিলমোরা ফিলমোরা আমরা ফিল্ম মোড়ার লেখার পরে আমরা অনেকগুলো ই পাবো আমরা সফটওয়্যার পাবো ফিল্ম মোড়ারই ভাষণ পাবো ওই ভাষণগুলো আমরা চাইলে ডাউনলোড করতে পারি যে কোনো একটা অথবা আমাদের লিটেস্ট ভাষণ যেটা আছে <coughs> মানে নতুনে যেটা আছে সেটা ইউজ করতে পারি তো আমার কি নেট প্রবলেম নাকি এত সমস্যা কেন ওকে দেখেন এখানে অনেকগুলো বাসন আছে এটা তিন মাস আগে আছে Filmora X ten free download তারপরে এক্স টেন ফ্রি ডাউনলোড এটা আই ম্যাক্সবুকের এটা মনে করেন আইপ্যাডের আই মানে আই আই সিরিজের তো এটা এটাও এটা একটা বাসন এটা ওয়ান ইয়ার আগের যেহেতু আমরা নতুন নতুনে আমরা ইউজ করব সেটা আমরা এটা ইউজ করতে পারি তো আমরা প্রথমে wonder Filmora Wondershare Filmora X ten এটা আমরা ডাউনলোড করব এটা তিন মাস আগে আছে আর লাস্ট আপডেট তো এখানে আমরা ওপেন করব করার পর নিচের দিকে আসবেন আপনারা একদম নিচের দিকে স্কল করতে করতে এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে তো আমরা এটা ডাউনলোড করতে পারি প্রথমটা তো আমি ডাউনলোড করি ডাউনলোডে ক্লিক করলাম একবার ডাউনলোডে ক্লিক করলে হয়তো অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে দেখি কি করে wait for resource okay wait করতে বলতেছে ওকে এখানে দেখেন ডাউনলোডের কোনো অপশন নাই এই যেখানে দেখেন একটা টাইম উঠতেছে you can start download in ten second nine second পর আপনি ডাউনলোড করতে পারবেন তো আমাদের দুই সেকেন্ড আছে এক সেকেন্ড হয়ে গেছে তো এবার দেখেন ডাউনলোডের একটা বাটন আসছে তো আমরা এবার ডাউনলোডের বাটনে ক্লিক করি তো এখানে সমস্যা দেখাইতেছে দেখি আবার ক্লিক করি মাঝে, মাঝে সমস্যা হতেই পারে। কারোটার ক্ষেত্রে কারো ক্ষেত্রে এটা নাও হতে পারে। কারণ কিছু ইয়ের জন্য আপনার কারো, কারো এটা ই করবে না। এই ওয়েবসাইটটায় হেল্প করবে না। মানে কোনো কাজেই লাগবে না। এই ওয়েবসাইটে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবে না। বলবে যে আইপি সে আইপি ই করা ব্লক করা আছে। তখন যেটা করতে হবে আপনার ফ্রেন্ড অথবা অন্য কারো কাছ থেকে ফিল্ম মারাটা নিতে হবে। যার এখান থেকে আসবে না তিনি যেটা করবেন আমাকে একটা এস এম এস দেবেন দেখেন এখানে এরকম লেখা আসতে আছে দেখি অন্য যে কেউ একজন শেয়ার করেন তো আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নাই তারপরে শেয়ার করেন একজন সেলিম ওকে দাও মাউসটা আমাকে দাও তো আমি এখানে লিখি get to PC get into PC সাইটে মনে হয় মানে লোডিং স্পিড খুবই কম গিট মার্কস ফিলমোরা ফিল্মোরা ওকে আমরা এখানে ক্লিক করি নিচের দিকে চলে যাব সেম আগের মতোই লোড নিতেছে অনেক সময় লাগে সঞ্জু ঘুমায় যেন পারো না ঠিক আছে ইয়ে নাই হ্যাঁ ওকে হাসিবুর নাই আমাদের ক্লাসে এখন তো এবার ডাউনলোডে ক্লিক করি okay same problem okay same problem থাকলে সমস্যা নাই একটা বাসনে কাজ না করলে আরও অনেক বাসন আছে তো নিচেরটা দিয়ে দেখি ট্রাই করি ওকে যেহেতু তোমার এখানে আইতেছে না আমার এখানে আইতেছে না ঠিক আছে আমি তাহলে আমার কম্পিউটার থেকেই দেখাই তাহলে আর তার নিচেরটা দিয়ে দেখি আসে কিনা তাহলে সমস্যা নাই আরও অনেক সিস্টেম আছে ডাউনলোড করার ব্যাক করি হ্যাঁ মাঝে মাঝে এগুলো প্রবলেম করে সাইটগুলো তো বন্ধ করে দেওয়ার কথা ফিল্মোরা কোনটা এটা আছে না এই ভাষণ নামাও নয় অন ইয়ার আগের আমার কাছে আছে আমি ডাউনলোড করে ইউজ করতেছি ওকে এটাও কাজ করে না তাহলে সেকেন্ডটা নামাই ওকে এখানে অনেকগুলো ভার্সন আছে ঠিক আছে যে কোনো একটা সাপোর্ট করবেই সমস্যা নাই যেটা একজন এটা সাপোর্ট করলে সবগুলাই সাপোর্ট হবে আমার কাছে আছে এই যে আমি ডাউনলোড করে রাখছি এটা নাইন না নাইন করছি না নাইন আর টেন নাই সব একই সিস্টেম কালকে রাতে আমি কাজ করতে পারিনি বলো একটা ওয়েবসাইট ডিলিট করে দিছি এই নেটের জন্য পরে বুঝতে পারছি যে এটা নেটের প্রবলেম আমি ভাবছি যে এটা এলিমেন্টরের প্রবলেম খালি এই অবস্থা ছিল তো সেম প্রবলেম এখন আবার শুরু হয়েছে নেটে এটাও সেম প্রবলেম এই ওয়েবসাইট থেকে বেরিয়ে পড়তে র্যাম চার জিবি প্রবলেম ভাই হ্যাঁ আমার ওই প্রবলেম দেখা বুঝে ধরছে মনে হয় সিস্টেম করতে হবে একটা সিস্টেম ছাড়া তো হবে না এনকম মোডে যাই তো ওয়েবসাইটে তো সমস্যা হওয়ার কথা না ওয়েবসাইট তো এটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট ওকে সব কেটে দিলাম ব্রাউজার থেকে আমি ঢুকবো না ব্রাউজার সেন্স করি লাগবে না আমার ব্রাউজার মজিলাতে যাই Hmm? Hmm? Get into PC. Get into PC. Get into PC. Here <laughs> come again. Ya, Aga is arek rokom, yahona arek rokom. Okay, ever the hikan ashikin. Filmora. Filmora. Filmora. তার মানে কি টেন ওকে ফিল্ড মডেল দুই হাজার বিশ টু মান্থ আগে আমারটার সাথে মিল আছে ঠিক আছে continue পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে তার মানে এটা কাজ করবে ওকে আমরা এবার মনে হয় সঠিক জায়গায় এলাম ডাউনলোড এবার আপাতত ডিস্টার্ব করিস না হ্যাঁ ডাউনলোড হওয়া শুরু হয়েছে অবশেষে শিট অবশেষে ডাউনলোড শুরু হয়ে গেছে তার মানে কি আমাদের ব্রাউজারে সমস্যা এই যে আন্ডার শেয়ার ফিল্মরা ওকে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্রাউজার চেঞ্জ করতে হবে এটা মজিলা ফায়ারবক্সের পিসি যেহেতু ক্রম ব্রাউজারের সমস্যা আমাদের এই ওয়েবসাইটে ডাউনলোড করতে দেয় না তো আমরা এখান থেকে এই ওয়েবসাইট আসব এখান থেকে প্রথমে যে ওয়েবসাইট পাবো সেখানে যাব যাওয়ার পর এখানে লিখব হচ্ছে ফিলমোরা ফিলমোরা লেখে সার্চ করব করার প্রথম যে ওয়েবসাইট আসবে মানে প্রথম যে সফটওয়্যারটা আসবে এটাও ইনস্টল করতে পারেন অথবা যে কোনো একটা ইনস্টল করতে পারেন বিশেরটা ইনস্টল করতে পারেন তো আমি টাইপ করব তো উপরেরটা আমি ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব নিচের দিকে একদম নিচের দিকে তো এখানে দেখেন ডাউনলোডের একটা অপশন আছে ডাউনলোড চৌষট্টি বিট এটা আমরা এখান থেকে ক্লিক করবো আর এখানে একটা পাসওয়ার্ড লেখা আছে এক দুই তিন ঠিক আছে তো এই লিঙ্কটা অবশ্যই আপনাদের থাকতে হবে কারণ যখন আপনি ভিডিওটা ইনস্টল করবেন দেন ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে মানে সফটওয়্যারটা ক্র্যাক করতে গেলে আপনার এই ভিডিওটা দেখতে হবে তো দেখেন আমার তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করি ক্লিক করার পর এখানে কিছুটা সময় লাগবে তারপরেই অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমাদের তো আমরা এবার এখান থেকে চলে যাব যাওয়ার পর আমাদের কম্পিউটারে চলে যাব কম্পিউটারে চলে আসি তো এখান থেকে ডাউনলোডের অপশনে চলে যাই তো এখানে দেখি আমাদের ফাইলটা কোনটা ফিলমোরা ফিলমোরা ওকে যেহেতু পাওয়া যাইতেছে না এখান থেকেই খুঁজা বের করি ফাইল করাই তো এটা গেছে হচ্ছে পিসিতে আমি এখান থেকে ক্লিক করে কপি করে কাট ডাউনলোড একটা ফোল্ডার ওপেন করি নতুন একটা ফোল্ডার বানাই যাতে এটার ফাইল জানি কোনো কিছু মিসিং না হয় এখানে একটা দিয়ে দিলাম পেস্ট করে তো দিয়ে এবার আমি এখান থেকে মানে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাডে ক্লিক করে দেবো যদি এই এক্সট্রাডের যদি এটা না থাকে এক্সট্রাটের ফাইল একটা নামায় নেবেন আপনারা ফাইলটা নামায় নিলেই এক্সট্রাক্ট করতে পারবেন ওইখানে লিখবেন জিপ থেকে আনজিপ তাহলে অনেকগুলো সফটওয়্যার পাবেন তো আনজিপ করার তো এখান থেকে এখানে আমি এক্সট্রাট হিয়ার দিয়ে দিলাম এবার বলতেছে একটা পাসওয়ার্ড দিতে কারণ এটা পাসওয়ার্ড ছাড়া খুলবে না এখানে পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন ওকে দেখি এক দুই তিনে হয় কিনা এক দুই তিন শো পাসওয়ার্ড ওকে এবার দেখেন ক্র্যাক মানে ই হচ্ছে জিপ থেকে আনজিপ হচ্ছে তো আমাদেরটা অবশ্যই যখন এই কাজটা করবেন আপনার ওয়াইফাইয়ের মানে ওয়াইফাই কানেকশনটা অথবা নেট কানেকশনটা স্টপ করে নেবেন কারণ এটা ধরে ফেললে আবার সমস্যা অবশ্য না ধরলে কোনো সমস্যা নাই তো এবার এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা ওপেন করে ফেলবেন কিভাবে এটা ইনস্টল করতে হয় কিভাবে সেট করতে হয় সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে এখানে তো আমাদের যেহেতু ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে তো আমি এখান থেকে সেট আপ করবো সেট আপে ক্লিক করবেন আর এখানে একটা বুক দেওয়া আছে মানে পড়ার জন্য যে এটা কীভাবে কাজ করে সেটা অবশ্যই এটাও দেখে নেবেন ইনস্টল প্রোগ্রাম এখানে সব কিছু বলে দেওয়া আছে লাইসেন্স উপরে একটা ক্র্যাক করার একটা ফাইল দেওয়া আছে এই ফাইলগুলো নিয়ে এখানে পেস্ট করতে হবে তো আপনি এখান থেকে সেট করবেন সেট ক্লিক করেন তো আমার সেট দরকার নাই আপাতত আমি সেট তো করছি তারপরেও একটা জিনিস দেখা এখানে ভিডিও দেখেন ভিডিও দেওয়া আছে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখেন সুন্দর করে বলে দিছে কিভাবে সেট করতে হবে তো এখান থেকে ইয়েস করবেন করে এভাবে হবে দেখছেন এখানে ভিডিওটা দেখেন যদি কারো সমস্যা হয় তাহলে আমি তো আছি আমি এটা ঠিক করে দিব লাইসেন্স করে দিব সমস্যা নাই আপনি এইভাবে এই ভিডিওটা দেখে ডাউনলোডটা করে ফেলবেন তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের অথবা এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে জুমের চ্যাট বক্সে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে দেন সেট করে রাখছি আমি তাহলে তো আমাদের এত কষ্ট করার দরকার নাই বারে বারে তো আমি এটা সম্পূর্ণ কেটে দিব আমি এখান থেকে ধরেন আমার এখান থেকে এই ফিল্মোরাটাই এটা আমাদের তো আমি এখান থেকে ওপেন করব এটা অথবা আপনি ওইখান থেকে অটোমেটিকলি হয়ে যাবে সমস্যা হবে না আশা করি আর আপনারা ডাউনলোড করেন আমি নয় লাইভে এসে আপনাদেরকে সলভ করে দেবেন এই সমস্যা আমি ওপেন করি ওকে এটাও লাগবে আমাদের কিছুক্ষণ পর আমাদের এটাকে ওপেন করি ওকে আমাদের ফিল্ম ওপেন হচ্ছে এটা লাগবে না ও শিট তো আমাদেরটা ওপেন হচ্ছে বাসন নাইন দশমিক ফাইভ দশমিক জিরো দশমিক টু দশমিক জিরো ওকে যদি একটু সময় লাগবে আপনার মানে ল্যাপটপ অথবা কম্পিউটারের যদি এইট জিবি হয় মানে এইট জিবি র্যাম হয় তাহলে এটা খুব ভালোভাবে রান হবে খুব চলবে আমারটা ফোর তো ফোরে মোটামুটি ভালো চলে আমার কাছে আমি ভালো আমার সমস্ত ভিডিও এখান থেকে এডিটিং করি তো এবার আমরা এখানে কিছু জিনিস দেখব প্রথমে এটা আসতে থাকুক তো দেখেন এখানে মিডিয়া আমাদের যত কিছু আছে সব এই মিডিয়াতে থাকবে এটাতে বলা হয় মিডিয়া মানে ফোল্ডার থাকবে অথবা গান থাকতে পারে সং থাকতে পারে মিডিয়ার জিনিসটা আমরা একটু পরে দেখতেছি এটা হচ্ছে অডিও আমরা যদি অডিওতে ক্লিক করি এখানে ফ্রিতে অনেকগুলো সং পাবেন অডিও সং যেগুলো আপনি ইউটিউবের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে অনেকগুলো সং পাবেন এখানে টোটাল ছিয়াত্তরটা অডিও আছে আপনি এগুলো দেখে নিতে পারেন যদি কোনো কিছু দরকার পড়ে এখান থেকে দেখেন ডাউনলোডের অপশন আছে ডাউনলোড করলে এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে থাকবে এটা হচ্ছে ভিডিও সং ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিওর মানে মিউজিক পাবেন এখান থেকে দেখেন অনেক ধরনের মিউজিক আছে তো এটা হচ্ছে টেক্স আপনার কোনো কিছু লেখার প্রয়োজন হলে টেক্সে টেক্স থেকে লিখতে হবে ওকে এক সেকেন্ড হ্যাঁ টেক্সে এসে এখান থেকে লিখতে পারবেন আপনি যে কোনো ধরনের টেক্স ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্স আসে না এই যে ধরেন এই টেক্সটা কীরকম আসতে পারে আমি ধরেন এটা আমি এখান থেকে ওপেন করি তো ধরেন এই টেক্সটটা এরকমভাবে ডিজাইন করে আসবে ফার্স্ট টাইমে আমরা কত কত ভিডিওতে দেখি যেরকম টেক্স আসে তারপরে আবার কত কত ভিডিওতে আমরা দেখি যে নিজ দিয়ে ই আসে এই যে নাম লেখা থাকে যে ফলো নাও এই যে এরকম তারপরে এই যে এরকম লেখা থাকে অনেক রকমের লেখা থাকে এগুলো হচ্ছে এই লেখাগুলো মূলত যারা ফুড নিয়ে কাজ করে আমি ডাউনলোড করতেছি একটা ফুট নিয়ে যারা কাজ করে তাদের এই লেখাগুলো থাকে মানে ভিডিওতে সুন্দর করে এরকম একটা সাজানো থাকে ফুট লেখা আমি কিন্তু সবগুলো এই লেখাগুলো কাস্টমাইজেশন করতে পারবো এই ফন্টগুলো তো এখান থেকে দেখেন আরও আছে তো এখানে দেখেন আমরা দেখি না কারো কারো ভিডিওর এখানে সুন্দর করে একটা লেখা উঠে পাশে এই যেরকম এটা যেন কী বলে আমি ঠিক জানি না এখন এই যে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন দেখেন এরকম করে সুন্দর করে এখানে একটা লেখা ওঠে ভিডিওর কয়েক সেকেন্ডের জন্য থাকে তারপর আবার চলে যায় যে কোনো এই দিকে হতে পারে এই দিকে হতে পারে তো এখানে দেখেন টেক্স বিভিন্ন ধরনের টেক্স পাবেন সাবজেক্ট পাবেন ইন্ট ক্রেডিট পাবেন নন এগুলো আরও অনেক কিছু আছে এগুলো দেখে নিতে পারবেন আপনার কোনটা লাগবে সে সেটার উপর বেস করে আপনার টেক্সগুলো নিতে হবে তো এটা হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন জিনিসটা কি একটা ভিডিওর থেকে আরেকটা ভিডিও ধরেন ভিডিওতে মুভ করার সময় মাঝখানে যেমন আমরা স্লাইডার কই না স্লাইডার ভিডিও বানাইতে এগুলো লাগে ইফ এই ট্রানজেকশনগুলো যেমন এখান থেকে এখানে ঘুরতে গেলে একটা ট্রানজেকশন আসবে এগুলো আমরা দেখব যে ধরেন একটা ছবিতে যাইতেছে আরেকটা ইমেজে তো এরকমভাবে চলে যাবে এটার বলা হয় ট্রানজ্যাকশন ইফেক্ট ধরেন বিভিন্ন ধরনের মানে একটা ভিডিওতে ধরেন লাল নীল সবুজ বিভিন্ন ধরনের কালারের ইফেক্টের প্রয়োজন হয় তারপরে ওই প্রাচীনকালে যে সিনেমাগুলা মানে স্মৃতিশক্তি হারায় যাওয়ার পরে যে সিনারিগুলো হয় এখান থেকে এগুলা তৈরি করা হয় মানে ইফেক্ট দিয়ে কাজগুলো করে আর কি তো দেখাই আপনাদের কয়েকটা সবগুলোই দেখবো আমরা কাজ একটা একটা করে এই যে দেখেন দেখছেন প্রাচীনকালের সিনেমার ইয়ে ইয়ের মতো চলতেছে দৃশ্য দৃশ্যপাঠের জন্য আবার এখানে দেখেন লাইটিংয়ের কা ইফেক্ট আছে অনেক ইফেক্ট আছে আপনি দেখে নিতে হবে দেখেন এখানে ব্লার ইফেক্ট আছে তারপরে অনেক ইফেক্ট আসলে বলে শেষ করা যাবে না দুইশো পঁয়ষট্টি পঁচাশিটা ইফেক্ট আছে এখানে দেখেন গোলা ব্ল্যাক কালো হোয়াইট অভাব নাই ইফেক্ট এটার বলা ইফেক্ট বিভিন্ন ধরনের কালার দিতে হয় এখান থেকে এটা হচ্ছে এলিমেন্টস আমরা এলিমেন্টের ভিতরে যেমন দেখতে পারি একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ছবি বাইসে ওঠে বা ঝিকমিক করে দেখছেন এগুলো মূলত যারা ইয়ের ভিডিওগুলো করে প্রমোশনাল ভিডিও করে তারা এগুলো ইউজ করে ধরেন একটা ফটকা ফুটতেছে তারপরে ধরেন আমার একটা বাড়ির মতো একটা ই দরকার তো দেখেন ইফেক্ট এলিমেন্টরের ভিতরে দেখেন কি কি থাকে এটা কিভাবে ডিজাইন হইতেছে দেখছেন সুন্দর লোগোর মতো এখানে আর অনেক কিছু আছে আপনি এগুলা ভিডিওতে দিয়ে দিয়ে আবার কখনো কখনো দেখবেন যে কারো ভিডিওতে হা মনে করেন রাগ দেখাইতেছে তখন কি এংরি অনেকগুলো ই দেওয়া থাকে ইমোজি দেয় এখান থেকে মূলত এই ইমোজিগুলো দেয় এখানে সবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই দেখছেন ভিডিওর মাঝখানে এগুলো দেওয়া যায় অনেক ধরনের ইফেক্ট আছে অবশ্য কোনো জিনিস যদি আপনি আবার দেখাইতে চান মার্ক করে সেটা ওই যে বৃত্তর মাধ্যমে দেখানো যায় অনেক কিছু আছে দেখতে হবে তো এটা হচ্ছে স্পেট এটার মাধ্যমে হচ্ছে একটা ভিডিও দেখেন না আমরা যখন বিভিন্ন সং দেখি যে একটা সঙের ভিতরে অনেকগুলো ভিডিও আসে বা একটা মুভির ভিতরে চার পাঁচটা ভিডিওতে শো করে আমি একটা দেখাবো এ ধরেন এখানে একটা ছবি আছে এখানে একটা ছবি আছে এখানে একটা ছবি আছে এখানে আরেকটা ছবি আছে মানে চারটা পাঁচটা ভিডিও একসাথে দেখাইতে পারবেন এটার মাধ্যমে তো এটা দুইটা দেখাতে পারেন এদিকে একটা ছবি চলবে এদিকে একটা ছবি চলবো মানে একটা সিনেমা চলবে গান চলবে আমরা দেখি অনেক সিনেমাতে এগুলো করে এরকম হয় এরকম হয় এখানে অনেকগুলো ইফেক্ট আছে এগুলা এরকমভাবে চলতে পারে ঠিক আছে তো আমরা মোটামুটি বেসিক আইডিয়াটুক পেয়ে গেলাম উপরে এগুলা কিসের জন্য লাগে এবার আমরা কাজ শুরু করি তো এখানে অনেক কিছু আছে যেমন ধরেন এখানে কাট ডিলেট যদি কোনো কিছু হারায় যায় সেটা আবার রিপ্লে করতে পারবেন এখান থেকে ধরেন এটা আমি ডিলেট করে দিছি তো আমি চাচ্ছি যে এটা আবার দরকার তাহলে এখান থেকে আবার ব্যাক করে আনতে পারবেন তো একদম সিম্পল তো আমি প্রথমে একটা ভিডিও দেখাই ধরেন একটা ভিডিও আমি ডাউনলোড করি একটা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও আনতে পারি ফার্স্ট টাইম ওকে একটা ভিডিও ডাউনলোড করি ওকে এটা আপাতত থাক আমাদের কম্পিউটার থেকে একটা ফাইল নিয়ে আসি যে কোনো একটা ফাইল এডিট করার জন্য জুমের ভিডিও থাকে আমাদের রেকর্ডিং আজকেরটা হইতেছে এটা না তো ধরেন আমার একটা ভিডিও আমি এখান থেকে এই ভিডিওটা নিব ফেসবুক একটা ভিডিও তৈরি করা আছে এখানে আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি তো আমি চাইলে এবারে এই যে দেখেন মিডিয়াতে আছে এখানে এসে আমি এখানে ডাউ ক্লিক করে নিতে পারি এখান থেকে ক্লিক করলে ডাবল ক্লিক করলে আমরা এই ভিডিওটা এখান থেকে নিতে পারি ঠিক আছে আবার এখান থেকে যদি একটা নেওয়ার পরে যদি না নিতে পারেন এই যে উপরে একটা ফাইল লেখা আছে ফাইলে এখান থেকে ইমপুট থেকে মিডিয়া ইম্পোর্ট থেকে মিডিয়া নতুন কোনো কিছু আনতে গেলে এখান থেকে নিতে পারে সেম আবার যদি মনে করেন যে আরও কিছু দরকার সহজ তাহলে এখান থেকে এটার রাইট বাটনে ক্লিক করে দৌড়ে রাইকে ড্রপ ডাউন করে এখানে ছেড়ে দিবেন যে কোনো জিনিসের প্রয়োজন এখানে এনে এইভাবে ছেড়ে দিবেন তাহলেও হবে তো দেখেন এবার আমি এই এই স্ক্রিনটা এখান থেকে এনে এখানে দিয়ে দিলাম তো এখানে এটা দিয়ে দিলাম আপাতত একটা আজার বেশি সিলেক্ট করে দিলাম ধরেন আমার ভিডিওটা এইটুক দরকার আমি এইটুক আমি রেখে বাকিটুক কেটে দিব তো আমি কেটে দিই এখান থেকে একটা এভাবে সম্পূর্ণ সিলেক্ট করবেন করে এখানে দেখেন একটা কাট লেখা আছে কাট কেচির মতো ঠিক আছে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এই অংশটা এবার সিলেক্ট করবেন এখানে দেখেন আমি যখন সিলেক্ট করি তখন এই দিকে একটা সাদা রাউন্ড আসে দেখেন ছোট্ট করে সাদা রাউন্ড আসে তো ধরেন এই অংশ আমাকে ডিলেট করতে হবে তাহলে এই অংশটা আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করবেন ধরে এখান থেকে ধরে এখান থেকে ক্লিক করে দেবেন ডিলেট হয়ে গেছে তো আমাদের ওই অংশ ডিলেট হয়ে গেছে আমি চাচ্ছি যে সামনের এই অংশ এই মার্কটা থাকবে না এই অংশটা একটু ডিলিট করে দিব তো আমি এটাও চাচ্ছি ডিলিট করে তাহলে এখানে সিলেক্ট করলাম করে এখান থেকে ডিলিট করে দিলাম তো এবার আমি মনে করতেছি না আমার সামনে টুক থাকলে বেটার হবে তো আমি এখান থেকে আবার ব্যাক করি ব্যাক করলাম তাহলে কি হয়ে গেল তাহলে আমার দুইটা স্পেসই হয়ে গেল তো এবার এইভাবে আপনি কাটতে পারবেন যদি আপনি একটা ভিডিও কাটতে পারেন দেন জুড়তে পারেন তাহলে আপনি মূলত ভালো এডিটিং করতে পারবেন আপনাকে মূল কাজই হচ্ছে এখানে সেরা করা মানে একটা ভিডিওর একটা অংশ কেটে ফেলে দিবেন আরেকটা অংশ এনে জুড়ে দিবেন তো এটা হচ্ছে মূলত কাজ এডিটিংয়ের কাজ তো ধরেন আমি এই অংশটা আমার এই প্রথমে আমি চাচ্ছি যে এই অংশটা এদিকে থাকবে এখানে কিছু লেয়ার আছে যেমন এখানে আমরা শুধু দেখেন একটা ভিডিও লেয়ার মানে একটা ভিডিও রাখার জায়গা বা কন্টেনার আর এখানে আসছে অডিও কন্টেনার এখন আপনি একটা অডিও নিছেন এখানে একটা অডিও আছে আমাদের আমি চাচ্ছি আরেকটা অডিও নিলাম এখান থেকে ধরেন একটা সং নেই যে কোনো একটা ধরেন এই সংটাই নিলাম আমি এখান থেকে আইনা আমি এখানে সেভ করে দিলাম তো ভিডিওটা এখানে একটা সং দিলাম এখন আমরা আরেকটা মিউজিক দরকার ধরেন আরেকটা মিউজিক দরকার তখন কিন্তু আমি নিচের দিকে কিন্তু আর মিউজিক বসাইতে পারতেছি না তখন আমার একটা প্রবলেম হয়ে গেল না তখন আপনারা যেটা করবেন এখানে দেখেন এই যে একটা ক্লিক করার একটা অপশন আছে ডুপ্লিকেট এখন কোন লেয়ারটা দরকার আপনার ভিডিও লেয়ার দরকার না অডিও লেয়ার দরকার ওকে তাহলে আমার অডিও লেয়ার দরকার তো আপনি অডিও লেয়ারের জন্য আরেকটা ঘর পেয়ে গেলেন ধরেন তাহলে আপনার একটা ভিডিও লেয়ার দরকার তাহলে আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলেন তাহলে ভিডিওর জন্য আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল দেখেন উপরে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে দেখছেন তো আবার ধরেন এই যে উপরে একটা আছে সেটা হচ্ছে বলা হয় টেক্স এলিমেন্টর এই বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য একটা জায়গা লাগে সেটা ওরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছে তো আপনি চাইলে ওই ওইটাও নিতে পারবেন এখান থেকে ক্লিক করে এই অ্যাডজাস্ট এ একটা নিলে হবে সমস্যা নাই একটা লেয়ার নিলে হবে সমস্যা নাই একটা নিয়ার নিয়ে ওইখানে মাইরে দিলেন এটা হয়ে যাবে এখানে এখানে হয়ে গেছে তো এভাবে সব কিছু দৌড়ে দৌড়ে আপনি কাজ করতে পারবেন ধরেন আমার এই ভিডিওটা এখান থেকে আপনি যে কোনো একটা লেয়ার নিলে হবে তো অডিও লেয়ার কিন্তু ভিডিও লেয়ারের মধ্যে যাবে না ভিডিও লেয়ার কিন্তু অডিও লেয়ারের মধ্যে যাবে না তো অবশ্যই খেয়াল রাখতে হবে তো ধরেন আমি চাচ্ছি আমার ভিডিওটা হচ্ছে এতটুক থেকে এতটুক তো এই মিউজিকটুক আমার বাড়তি হয়ে গেছে তো আপনি কি করবেন এই মিউজিকটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি এই যে এখানে একটা লেয়ার আছে মানে এই লেয়ারটাই না এই দাড়িটাই না এখানে সদাসদি দিয়ে দিবেন দিয়ে এখানে সিলেক্ট করে কেটে ফেলবেন কেটে ফেলে এখান থেকে ডিলিট করে দিলেন তাহলে বাকি অংশটুকু চলে গেল এবার যদি এটা পরিষ্কারভাবে করতে চান ধরেন একদম পরিষ্কারভাবে আমি চাচ্ছি যে এখানে হুবহুব থাকবে কোনো কম বেশি হবে না এবার দেখি হুবহুব হয়েছে কিনা আমি এখান থেকে এটা আনবো এদিকে নিব নিচে দেখেন এটা লেয়ারটাই না এই যে এখানে দেখেন বড় করার অপশন আছে এটা দেখছেন সমান সমান হয়েছে বড় করলে কিন্তু বোঝা যাইতেছে যে এটা কিছুটা ছোট হয়েছে তো আমি এখান থেকে এটা চাপাই দিতে পারবো এখান থেকে ধরে এখানে কেটে পারবো অথবা কেটে দিতে পারবো দেখেন আমাদের মোটামুটি একটা ই হয়ে গেছে তো এবার আমি আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এবার আমি ভিডিওটা প্লে করি দেখছেন একটা ভিডিও প্লে হচ্ছে আর আমার যে মূল ভিডিও রেকর্ডের সাউন্ড আছে সেটার সাথে মানে আমার নিচেরটাই বেশি শোনা যাইতেছে তো দেখেন এখন দেখেন তো একটু বেশি শোনা যেত আমি চাইতেছি নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা আমার কি হবে একদম স্লিম মানে একদম ছোট সাউন্ড হবে যেটার মাধ্যমে মানুষ খুবই কম শুনতে পারবে আমার নয়েজটা মানে আমার যে পিছনে একটা নয়েজ আছে সেটা যেন মানুষ বুঝতে না পারে শুধু আমার ভয়েসটাই যেন ফোকাস করতে পারে তো আমি এই লেয়ারটা এখানে দেখেন একটা লেয়ারের লেয়ারের মতো আছে এখান থেকে হাতের মতো চিহ্ন আসবে দেখেন এখানে মাউসের কাশাক করলে হাতের মতো চিহ্ন হবে এটা ধরে মাউসের চিট দিয়ে এই মিউজিকের লেয়ারটা কমাই দিলেন এবার দেখেন আমার ভয়েসটা পরিষ্কার হবে মিউজিকের থেকে আচ্ছা, আরও যদি কম চান আরেকটু কমে দেন অথবা যদি বলেন যে না আমার বয়সটা আরেকটু বড় হবে মানে আরেকটু মানে জোরে হবে তখন এখান থেকে আরেকটু জোরো করে দেবেন তো আমি দেখেন আমার লেয়ারটা অডিও লেয়ারটা বড় করে দিলাম বোলটা বাড়াই দিলাম এবার দেখেন দেখেন একটা সুন্দর একটা মিউজিক বাজতেছে আর মাঝখানে আমাদের ক্লাসের রেকর্ডিংটা চলতেছে তাহলে মোটামুটি বোঝা গেল যে মিউজিকটা এবং ভিডিওটা কিভাবে অ্যাড করতে হয় তো এবার আমি এই লেয়ারগুলো ছোটো করে দিই যাতে বুঝতে যেন সমস্যা হয় জায়গাটা জানি ছোটো দেখা যায় আমাদের ভিডিও এডিটিং মোটামুটি মানে করেন এখানে কিছুটা কমপ্লিট তো আমি চাচ্ছি এখানে যে একটা কাটিং দিছি দেখেন দুইটা জিনিস কিন্তু আলাদা এই যে দেখেন এখানে একটা ভিডিওর লেয়ার দিছি মাঝখানে একটা কাট আছে কিন্তু ঠিক আছে আমি চাচ্ছি এই ভিডিওটা যখন এই জায়গায় আসবে তখন এটা এই জায়গায় যখন আসবে এই কাটিংয়ের এই জায়গাটায় আমি চাচ্ছি যে একটা ইফেক্ট দিব যে অন্য অন্য একটা সিস্টেম আসবে বা একটা মডেলিং করে আসবে আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করে আমি ইফেক্টে চলে যাই নাহলে ট্রানজেকশনে চলে যাই দিয়ে ধরেন আমার একটা ট্রানজেকশন নেই এখান থেকে কোন ট্রানজেকশনটা নেই ধরেন এটা নিব না এটা নিব যে কোনো একটা নেই ধরেন এটা নেই ঠিক আছে এটা নিয়ে দুইটার মাঝখানে দিয়ে দিলাম এবার দেখেন দুইটা ট্রানজেকশন একরকম হবে না এখানে হয়তো মানে মানে নিজে করবে দেখছেন অন্য একটা সিস্টেম আইলো এটার সাথে এটা আর একটা পার্ট তো এবার আমি কিছু ইমেজ এরকম করে ভিডিওগুলো ভিডিও এডিটিং করতে হয় তো এবার ধরেন আপনার ভয়েসটা নয়েজ বেশি পাইতেছি ধরেন অডিওটা একটু এডিট করতে হবে ধরেন এটা আমার অডিও অডিওটা এডিট করার জন্য আপনি এখান থেকে কিছু কাজ করতে পারেন ধরেন আমি এখানে এই অপশনটা আমি সিলেক্ট করি ফার্স্টের এই অংশটুকু আমি চাচ্ছি যে আমার অডিওটা ভালো বা আমার সম্পূর্ণ অডিওটা আমি এডিট করবো তাহলে এখানে সম্পূর্ণটা সিলেক্ট করবেন মাউসের কাজটা দিয়ে ধরে এখানে দেখেন অথবা একটা সিলেক্ট করতে হবে যদি দুইটা না হয় তাহলে একটা সিলেক্ট করতে হবে তো একটা সিলেক্ট করার পর একটা সিলেক্ট করলাম করে এখানে দেখেন তিনটা ডটের মতো আছে এখানে করতে পারেন অথবা এখানে দেখেন স্পিড স্পিড এটার কাজটা হচ্ছে আপনার কোনো কোনো ভিডিও দেখবেন স্লো মোশনে চলতেছে আবার কোনো কোনো ভিডিও দেখবেন যে খুব দ্রুত চলতেছে মূলত এটাতে এটা করা হয় ধরেন এই ভিডিওটা স্লো হবে না ফাস্ট হবে এখানে ক্লিক করছি কিন্তু আমি যদি স্লো হয় তাহলে স্লো মোশনে তাহলে আপনি স্লোটা কমিয়ে দিবেন কত কত সেকেন্ডে মানে কত মিলি সেকেন্ড হবে স্লো একদম আস্তে আস্তে যাবে না আর একটু জোরে যাবে এরকম আর যদি ফাস্ট হয় তাহলে কত দ্রুত যাবে সেখানে এখান থেকে সিলেক্ট করবে মানে এখন যে স্পিড চলতেছে তার থেকে পঞ্চাশ গুণ চলবে না বিশ গুণ চলবে না আট গুণ চলবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এটা আমরা দেখব তো আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি দেখাই দেখেন এইটুকে মেদে মানে এই এইটুকে মেদে আমি এই ট্রানজেকশনটা রাখি আপাতত এই এইটুক গ্যাপের ভিতরে কিন্তু আমাদের মনে করেন কোনো বয়স নাই আমি চাচ্ছি এইটুক ফার্স্ট চলে যাবে তো আমি এখান থেকে কাটি ফেললাম এইটুক কেটে ফেললাম কেটে আমি এইটুকের মধ্যে আমি চাচ্ছি আমার স্পিডটা খুব দ্রুত যাবে তো এখান থেকে আমি ফাস্ট করব ফাস্ট করে দিলাম হচ্ছে চার গুণ এটা আরও ছোট হয়ে যাবে অথবা এটা বেশি দিয়ে ফেলছি ওকে এটাই থাক দেখেন এবার কি স্পিডে যায় দেখছেন খুব দ্রুত চলে গেল এই এটা কিন্তু খুব আস্তে আস্তে আসার কথা ছিল এখন দ্রুত চলে গেল দেখছেন একটা ইফেক্ট খুব দ্রুত চলে গেল তো এটা আমি আবার আগের আগের অবস্থায় নিয়ে যাই এবার দেখেন দেখছেন এবার আস্তে আস্তে যাইতেছে ঠিক আছে অথবা এটা আরও স্লো করে দিতে পারি একদম এবার একদম ধীরে ধীরে যাবে তো আমি এবার স্লো করে দিই স্লো করে একদম এটা দিয়ে দিলাম তো দেখেন এবার কত আস্তে আস্তে যায় দেখছেন অনেক আস্তে চলে গেছে আর এটার লেয়ারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখছেন লেয়ারটা অনেক বড় হয়ে গেছে এটার থেকে কত বড় হয়েছে একটু দেখেন মিউজিকটা আয়না দেখাই দেখেন তো এই হচ্ছে কাহিনী তো আমি চাচ্ছি যে এটা আগের অবস্থায় যাক দেখেন আগের অবস্থায় কিন্তু এই জায়গায় চলে আসলো মানে মিউজিকের সাথে সমান সমান হয়ে গেল তো মোটামুটি ভিডিও এভাবেই আর এখন আরেকটা জিনিস আমি বাদ দিছি সেটা হচ্ছে এবার ধরেন আমি একটা বয়েস আমার নয়েজ রিমুভ করতে হবে তো আপনি এখান থেকে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে অডিওতে ক্লিক করতে পারেন এখান থেকে দেখেন অডিওর যেখানে আসবেন এই অডিওটা এখান থেকে আপনি নয়েজ রিমুভ করে দিতে পারেন এখান থেকে এটা টিকমার্ক দিয়ে এটা আপনি বয়সটা অন্যরকম বয়স করে দিতে পারেন ধরেন আমি একটা করে দিই এটা যেহেতু সিলেক্ট করা আছে আমি এটাই করি থেকে পেড অ্যাডভার্টাইজিং করে আমরা ট্রাফিক পারি দেখেন এখন বয়সটা কিন্তু নাকি নাকি গলা হয়ে যাইতেছে মানে ভুতুরে গলা ভুতুরে যে একটা গলা আছে সেরকম লাগতেছে তো এবার একটু দেখাই আমাদের যদি থাকে আমাদের নিজের দেখেন এখন দেখেন বিলেনদের গল্প নিজের কোনো ইয়ে নেই এই যে এই এটা দিয়ে <laughs> কার্টুনের গল্প দেখেন এখানে অনেকগুলো আছে সিস্টেম এগুলো আপনি হার্ড হবে তো এখান থেকে মূলত অডিও রেকর্ড এডিট করতে হয় ঠিক আছে তো এটাতে অডিও এডিট করতে হয় এবার অডিওটা এডিট করছি সেটা দেখতে পারবো কেমন দেখেন নিচের দিকে যাই দেখেন এখানে কীরকম হয়েছে অডিও রেকর্ডটা মানে এডিটিংটা দেখেন এখানে একটা দেখেন নিচের দিকে একটা মানে লাইট কালো হয়েছে বড় হয়েছে এখান থেকে ছোটো থেকে বড় হয়ে গেছে তার মানে এখান থেকে হার্ট গলা থেকে সেকেন্ড গলা হয়ে গেছে তো এটা রিডিট করছি এইভাবে এটা কিন্তু আগে ছিল এরকম সমান সমান দেখেন দেখছেন এরকম সমান কোনো কিন্তু ইফেক্ট ছিল না তো এটা এডিট করার পরে কিন্তু এরকম হয়েছে মানে প্রথমে ধীরে ধীরে তারপরে জোরে জোরে হুম তো এটা করলে রেসেট করলে মানে আগের অবস্থায় চলে গেল তো এটা হচ্ছে অডিও এবার ধরেন কোনো ভিডিওতে আপনি যদি কালার চেঞ্জ করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে তাহলে কালারে এখানে আসতে হবে কালার এসে এখানে এসে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন দেখছেন ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন সুন্দর করে দেখছেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে দেখছেন আবার আপনি চাইলে এখান থেকে অন্য একটা বাইর থেকে একটা কালার এনে না এখানে দিয়ে দিতে পারেন ধরেন আমার কালারটা কীরকম হবে লাল হবে তো লাল ওকে এরকম একটা কালার দিতে পারবেন এখানে কালার সিলেক্ট করার জায়গা আছে যে এই কালারটা আমার লাগবে ধরুন এই সবুজ কালারটা লাগবে অথবা এই কালারটা লাগবে তো এই কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে ভিডিও কালার মূলত চেঞ্জ করে আর কি এখানে দেখেন অপাসিটি কমানো যাবে ভলিউম বাড়া যাবে হ্যান ত্যান এগুলো দেখতে হবে আমাদেরকে এটা হলো মোশন কোন দিক থেকে মোশন করবে ধরেন এই ভিডিওটা দেখেন প্রথম ফার্স্ট টাইমে যখন আসবে মোশনটা কোন দিকে আসবে দেখি এটা ইফেক্ট ইয়েতে পড়ে আমাদের ওই ওই জায়গার থেকে আমরা নিতে পারবো থাকে আমাদের এখান থেকে নিতে হবে না তো আমাদের মূলত এইভাবেই রিডিং করতে হবে মোটামুটি এখানে খুঁটিনারি যা আছে এবার সব কিছু বুঝলাম এবার প্র্যাকটিক্যালি দেখব এবার আমরা দেখব কীভাবে একটা ইমেজকে স্লাইডার ভিডিও করতে হয় তো আমি চলে যাব পিকজে বয় পিকজে বয় পিকজে বয়ে যেতে পারেন আমাদের সবচেয়ে কাজ আসে হচ্ছে মাইন্ড ফ্রেশের ভিডিওগুলা ঠিক আছে মাইন্ড ফ্রেশ আমার কাছে কিছু প্রিমিয়াম জিনিসগুলো আছে ওগুলোতে করতে গেলে এখন সময় লাগবে আমি এলিমেন্টরের প্রিমিয়াম সফট মানে ইগুলো ইমেজগুলো কিনে রাখছি মানে এক মাসের জন্য আর কি তো ধরেন আমার এই ইমেজ দিয়ে আমি যাচ্ছি কয়েকটা ছবি দিয়ে একটা ভিডিও বানাই ইমেজটা এটা ডাউনলোড করে ফেলি সুন্দর একটা ইমেজ দিব ওকে ডাউনলোড ক্যাপচা ক্রোল লাইন ধরেন এবার সমুদ্রে এটা আছে এটা মনে হয় সাডার স্টকের ছবি হতে পারে হ্যাঁ সাডার স্টক ওটা লাগবে না এখানে আছে সাজেস্টে শো করতেছে এখান থেকে নেই কয়েকটা ডাউনলোড করি পাঁচ ছয়টা ডাউনলোড করি তো ডাউনলোডে সমস্যা করে সাইন আপ করে তাড়াতাড়ি হয়তো তিনটা হয়ে গেছে ওকে আরেকটা করে ফেলি এটা মোটামুটি এখানে সুন্দর সুন্দর পিকচার আর স্লাইডার ভিডিওগুলো কিন্তু খুবই মানে খুবই ভালো চলে আর কি আমি একটা সময় স্লাইডার ভিডিও বানাইছিলাম একটা ভিডিও ফার্স্ট একটা ভিডিও বানাইছিলাম ওখানে মনে হয় পঞ্চাশ হাজার প্লাস ভিউ হয়েছিল ফার্স্ট একটা ভিডিও আমি যখন ফার্স্ট টাইম এডিট করি আর কি ওই ভিডিওটা ছেড়ে দিছিলাম তো মোটামুটি ওইখানে ভালোই আমি স্পন্সর পাই মানে স্পন্স পাইছিলাম তো এখানে মোটামুটি আমার এখানে চারটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে তো আমি এই চারটা দিয়ে কাজ চালাই দিই আপাতত এগুলো আমাদের লাগবে না তো ইমেজগুলো এবার আমি আমাদের ওরাতে নিয়ে আসবো ধরেন আমি এই যে মিডিয়াতে চলে আসলাম আমি এই ভিডিওটা ডিলিট করে দিই এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন ডিলিট করে দেবেন ভিডিওটা ডিলিট হয়ে গেল ইয়াস এবার আমি আমার ইমেজ দুইটা নিয়ে আসি এখান থেকে তিনটা এখানে ধরে এনে এই আমার এখানে ছেড়ে দিলাম তিনটা তিনটা হয়ে গেছে তো এবার আমি ধরেন এখান থেকে আমার ইমেজগুলো দিতে থাকি ফার্স্টের তিনটাই আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম এখানে দেখেন মার্ক করা আছে দেখছেন মার্ক করা আছে তো দেখেন ভিডিওটা যখন করতে চাইতেছি তখন পাশ দিয়ে একটা কালো কালো একটা শ্যাডো বা দাগ আসতেছে ঠিক আছে ফুল স্ক্রিন হইতেছে না তো আপনাকে ফুল স্ক্রিন করতে হবে আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ধরে আপনি ফুল স্ক্রিন করে দিতে পারেন অথবা এইভাবে টেনে টেনে ফুল স্ক্রিন করে দিতে পারেন টেনে টেনে করে দিতে পারেন টেনে টেনে করে দিতে পারেন ঠিক আছে তার মানে কি হয়ে যাবে এখন মনে হয় সবগুলোতে হ্যাঁ আবার এটাতেও করে দিতে পারেন তো এইভাবে ফুল স্ক্রিন করে দিতে পারেন তো এটা তো হয়েছে কিনা এটা তো হয় নাই আমি এটা তো ফুল স্ক্রিন করে দিই ওকে তার মানে আমাদের ফুল স্ক্রিন কিন্তু এখন হয়ে গেল তো এবার দেখি এবার আমি যদি এই ইটা দেখি ভিডিওটা দেখি এটা কিন্তু একদম নড়াচড়া করতেছে না একদম স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় রয়েছে ঠিক আছে কোনো কিছু ভালো ইফেক্ট আসতেছে না তো আমি চাচ্ছি যে এর ভিতরে ইফেক্ট সেট করবো তাহলে এটা জীবন্ত মনে হবে লাড়াচাড়া করবে এরকম তো আমি চাচ্ছি প্রথমে এখান থেকে আমি এই মাঝখানে ই দিব কি দিব ট্রানজেকশন দিব ধরেন আমি চাচ্ছি যে প্রথমে আমি চাচ্ছি এই ট্রানজেকশনটা দিতে এখানে এই ট্রানজেকশনটা দিয়ে দিলাম আর নিচে দিয়ে দিলাম হচ্ছে এটা তার মানে আমার দুইটা ট্রানজেকশন হয়ে গেল তো আমি দেখেন এবার কাজটা করি দেখেন একটা সিনারি চলে গেল আর একটা সিনারি আসলো অন্য একটা ইফেক্ট দিয়ে সুন্দর লাগতেছে কিন্তু এখন তো এবার আমি এইগুলাতে দেখি কোনো ইফেক্ট দিতে পারি কিনা লাড়াচাড়া করে এরকম কোনো ইফেক্ট আছে কিনা দেখি বাসি এটা ওকে লাইটিং ইফেক্টটা দিই দেখি ডাউনলোডে ক্লিক করি অথবা এটা নেই ওকে এটাও দিতে পারি তাহলে কি একটা মানে ইয়ের মতো একটা কালার কিন্তু এখানে ই করতেছে আর কি দেখেন একটা ধোয়ার মতো মানে ধুমার মতো একটা জিনিস যাইতেছে এদিকে কুয়াশা কুয়াশা বাবা দেখছেন এটা যাইতেছে কিন্তু ছবি কিন্তু লাড়াচাড়া করতেছে না আমি চাচ্ছি ছবিও যেন লাড়াচাড়া করে দেখেন ধোয়ার মতো কিন্তু ইফেক্ট গেত আছে তো দেখি ট্রানজেকশন এলিমেন্টর এলিমেন্টসে যাই দেখি এলিমেন্টর থেকে কোনো একটা জিনিস নেই হয়তো ফুল পড়বে এরকম কোনো কিছু পাই কিনা আমি এলিমেন্টরে আসি বিমানও সিলেক্ট করতে পারবেন দেখি একটা বিমান সিলেক্ট করে দিই দেখি এই ভিডিওতে বিমান সিলেক্ট করে দিই ওই কাম সারছে ঠিক আছে আপনি বিমানও সিলেক্ট করে দিতে পারবেন ফুল ফুল দুইটা তিনটা সেকশনে দিতে পারেন অথবা এখানে ধরেন এই ভিডিওর মধ্যে একটা ই সেট করে দিলাম কি যেন বলে এটারে কমলা লেবু দেখি হয় কিনা একটা মধ্যে বিমান যাইতেছে আরেকটা মধ্যে লেবু কাটতেছে ও তো যাই হোক এগুলা এগুলা কোনো কাজের না এগুলো আমি দেখাইলাম তো দেখি মজি ওকে আরও দেখি কোনো ভালো কিছু পাই কিনা এখানে অনেক আছে আসলে সবগুলো নেওয়া সম্ভব না একসাথে এটা মনে হয় একটা ফুল ওকে দেখি এটা নিয়ে দেখি এটা ইফেক্টটা কি ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো এটা নিয়ে দেখি ওয়াও একটা গাছ কাটলাম নাকি দরকার নাই এটাও তো আরও দেখি কোনো ভালো পাই কিনা আমি চাচ্ছি যে কোনো কিছু দেখি এটা যারা ফুড নিয়ে কাজ করবে তাদের জন্য বেটার হবে অথবা পশু পাখির কোনো কিছু কাজ করবে এটা উপরে না আসে আমি চাচ্ছি যে এটা নিচের দিকে আসে একটু ছোটো হয়ে যাক ছোটো হয়ে একটা জায়গায় আসুক দেখতে যেন ভালো লাগে প্রাকৃতির একটা দৃশ্য থাকবে এখানে এটা আমি এখান থেকে নিতে পারি ওকে এটা আমি ফুল করে দিই আমি চাচ্ছি যে সব কটাই ইয়েতেই হোক ডুপ্লিকেট করি এটা copy control C control B okay okay control C control B okay এবার এটা আমি আবার এক করে দিই এবার দেখি কিরকম হয় একটা পাখি কিন্তু মানে খাবার খাইতেছে সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল এবার আমি দেখি আরও কিছু ইফেক্ট দিতে পারি কিনা এখান থেকে তো এলিমেন্টর আসছি এটা হচ্ছে ট্রানজাকশন এটা স্পিড লাগবে না ওকে এটা হয়ে গেছে আমাদের ইফেক্টকে এগুলো লাগবে না আপাতত ট্রানজেকশনটা আবার নেই ওকে এখানে অনেকগুলো থ্রি ডি মুভ আছে দেখি নাড়াচাড়া করার জন্য কোনটা বেটার দেখি একটা ইউজ করে দেখি কি হয় ও ভিডিও উপর দিকে নিচের দিকে গেতেছে ওকে এটা লাগবে না জুম ওকে এটা নিতে পারি ফুল স্ক্রিন করে দিলাম দেখি এটার কাজটা কি ভিডিও আমার লাড়াচাড়া করে কিনা ও এটা স্পিডটা অনেক বেশি এটা হবে না আমার আমি চাচ্ছি যে একটা বার আস্তে আস্তে চলে আসুক দিয়ে দিয়ে মানে সামনের দিকে আসুক জমি জুম হতে পারে কি এটা কাজ করে কিনা সবগুলো ইফেক্টই এটা পেছনের দিকে যাইতেছে এটা হবে না ওকে এটাও কেটে দিই আমি ওকে দেখি আমাদের প্রয়োজনীয় যেটা সেটা পাই কিনা এখান থেকে অবশ্য আছে আমরা খুঁজে নাও পাইতে পারি এত কিছু অনেক দুইশত তো কতগুলা নাম আছে দেখি এটা নিয়ে দেখি এটার কাজটা কি ফার্স্ট টাইমে দেখি এখানে যে সুন্দর সুন্দর ইফেক্ট আছে দেখেন ওয়াও এটা তো আরো মারাত্মক এটাও লাগবে আমার এগুলো হবে না আমার এই ট্রানজেকশনের মধ্যে আছে এটা আমাকে বের করতে সময় লাগবে আর কি দেখি এটা এটা ঘূর্ণিঝড় ইফেক্ট তো এটাও হইতেছে না এটা নিয়ে দেখি এটা কি করলো কিছুই তো বুঝলাম না আরও নেই গেছো এটা মনে হয় কাজে লাগবে আর কি দেখি তো চলবে মোটামুটি ডিজাইনটা হয়েছে আপাতত এরকমই থাক অনেকগুলো জিনিস দেখলাম এবার আমি একটা অডিও নেই অডিও এখান থেকে দেখি কোন অডিও এটা নেওয়া যাইতে পারে আমি নিচে অডিওটা সিলেক্ট করে দিলাম তো এবার আমি চাচ্ছি এটা তো মাত্র কয়েক সেকেন্ড দেখেন এখানে অনলি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের চোদ্দো সেকেন্ড তেরো চোদ্দো সেকেন্ড হয়েছে আমি চাচ্ছি এটা একটু বড় হোক তাহলে আপনি যেটা করবেন এখান থেকে টেনে টেনে দিতে পারবেন এই স্ক্রিনগুলো টেনে টেনে একটু বড় করে ফেলতে পারবেন তো এটাও বড় বড় করে ফেলতে পারবেন এরকম টেনে টেনে তো তাহলে কিন্তু সময়টা আর একটু বাড়ে গেল আপনার এটা যদি বড় করার প্রয়োজন হয় সময় বাড়ানোর তাহলে আপনি এইভাবে সময় বাড়ায় দিতে পারেন ঠিক আছে তো এটা আপনি এইভাবে বড় করে দিবেন সবগুলো সেমভাবে একইভাবে বড় করে দিতে হবে ওকে এটা আপাতত এখানে থাক এবার দেখি মিউজিকটা এখান থেকে কেটে দিই আমি মিউজিকটা আমি এই জায়গার তুলি কেটে দিই আমার বাড়তি মিউজিকের দরকার তো নাই ওকে কেটে দিলাম এবার আমি সম্পূর্ণ ভিডিওটা প্লে করি একটা দেখেন পাখি একটা পড়ে গেল এবার আমি চাচ্ছি যে এটার মাঝখানে একটা একটা ঘরের মতো হলে কিরম হয় দেখি এবার আমরা একটা ইফেক্ট নিয়ে আসি ওকে এরোপ্লেন লাগবে না ইমোজি লাগবে না এটাও লাগবে না টুইটেরিয়াল এটাও লাগবে না ওকে এখানে আমি চাচ্ছি যে এটার মধ্যে এটা বসুক এটার মাঝখানে বসুক ওকে এটা আমি এখানে এনে দিলাম এবার এটা দেখি এরকম এটা বড় হয়ে গেছে না এটা আমি ছোট করে দিই গড়টা যদি এখানে বসে মনে হবে জীবন্ত জীবন্ত ওকে এবার দেখি মোটামুটি বাজে দেখা যাইতেছে ওকে তাহলে কি দেওয়া যায় যে কোনো একটা সাইটে দিয়ে দিই এবার দেখেন যাই হয়েছে মোটামুটি মনে করেন ইমেজ কিভাবে অ্যাড করতে হয় কিভাবে অ্যাড করতে হয় আশা করি পারবেন আপনারা তা আমি এবার সম্পূর্ণ ভিডিওটা প্লে করি এখান থেকে মোটামুটি একটা ভালো একটা লুক আসছে তো এবার আমি এখান থেকে আশা করি মোটামুটি আমাদের কাজ শেষ এবার আরেকটা কিছু একটা জিনিস আমরা মিসিং করছি সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে আমাদের যা যদি আমরা নিজেদের কোনো ভিডিও বানাইতে চাই আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য তখন গ্রিন স্ক্রিনের ভিডিও দেখেন কিভাবে রিমুভ করতে হয় তো background green green screen screen video okay green screen video একটা নেই আর যে কোনো একটা ভিডিও আমি ডাউনলোড করি ধরেন হেলিকপ্টার হেলিকপ্টার নেব ওকে এই সিংহটা নেই ওকে সিংহটা অনেক বড় যদিও তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে ফেলি এখান থেকে দুইটা এস দিলাম ইউটিউবের আগে দুইটা এস দিয়ে আমি ইন্টারেস্ট চাপ দিলে আমার ডাউনলোডের অপশানে নিয়ে যাবে তো এখান থেকে আমি ডাউনলোড করি এক মিনিটের একটা ভিডিও ওকে ভিডিওটা ডাউনলোড হইতেছে ওকে হয়ে গেছে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে এবার আমি ভিডিওটা এখান থেকে নিয়ে আসি একটু রিপ্লেস করি হালকা ওকে এটা হচ্ছে ভিডিও তো এখান থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি নয় উপরের দিকে দিয়ে দিই একটা লেয়ার তুলে দেখেন যে শুধু যেটুক গ্রিন আছে আমি সেইটুক নেব ঠিক আছে বাকিটুক ডিলিট করে দিই আমি এটা যখন আপনি আমি এটা সম্পূর্ণটা ছোট করে দিই দেখতে যেন ভালো লাগে আর কি তো দেখেন ভালো কিন্তু নড়াচড়া করতেছে ঠিক আছে এবার আমি চাচ্ছি এই স্ক্রিনটা গ্রিনটা সরাই দিই এখান থেকে এটাতে ক্লিক করি এখান থেকে এটাতে ক্লিক করে দেখি অবজেক্ট না হইলে থ্রি ডটে ক্লিক করা যায় কালার এখান থেকে background green okay video video auto elements colour এটা না আমি কি ভুলে গেলাম নাকি প্রিন্ট করি এটা না এটা না এটা না এটা না এবার পাইছি হ্যাঁ ধরেন এই যে আমি কোথায় থেকে ক্লিক করলাম একটু দেখেন এই যে এখানে দেখেন একটা মাথার মতো একটা চিহ্ন আছে গ্রিন স্ক্রিন লেখাই আছে ঠিক আছে এই গ্রিন স্ক্রিনটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এই কালার হয় অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসটা রাখলেই আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আপনি এবার এই সিংহ মিনহ মনে করেন নিচের দিকে দিয়ে দিতে পারেন আমি সিংহটা চাচ্ছি যে ওই বনের ভিতরে থাকুক ঠিক আছে ওকে আমি ফার্স্টের দিকে নিয়ে আসি ওকে এবার দেখি ভিডিওটা কীরকম লাগে সিংহ মামা কিন্তু লাড়াচাড়া করতেছে ঠিক আছে একটু ভালো করে নিয়ে আসলে আর একটু ভালো হইতো ঠিক আছে তো দেখেন লাড়াচাড়া করে কিন্তু মাথা নাড়াচাড়া করতেছে তো আমি যদি এই নিচের ইফেক্টটা না বসাইতাম তাহলে এটা আরো সুন্দর দেখা যেত এই মানে মনে হইতো যে বাল্লুক মানে সিংহটা এখানে বসে রয়েছে একদম তো এইভাবে গ্রিন স্কিনটাকে ই করতে হয় রিমুভ করতে হয় মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আর কি গ্রিন স্ক্রিনের কাজ তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন এখান থেকে একটা নাম নেবেন একটা ভিডিওর যে কোনো একটা নাম দেবেন ধরেন আমি দিলাম হচ্ছে ভিডিও টেন ওকে একটা নাম দিয়ে দিলাম এই ফাইলটা কোন জায়গায় সেভ হবে সেখান থেকে এখান থেকে সেটিং করে আপনি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন অবশ্যই আমাদের এটা ডাউনলোডে হবে আমি ডাউনলোডটাই সিলেক্ট করে দিছি দিয়ে এক্সপোর্টে গেলে করলে মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে এটা ফুল হয়ে যাবে এখানে দেখেন ফুল হয়ে যাবে ফুল হইলেই বুঝতে পারবেন যে আপনি রেকর্ডিংটা কমপ্লিটলি হয়ে গেছে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমি এটা কমপ্লিট হোক দেখি কয় মিনিট লাগে হ্যাঁ সঞ্জু হ্যাঁ প্রশ্ন থাকলে করতে থাকো ঠিক আছে যদি আর ভিতরে কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু অ্যাড করতে হয় তো বললে অ্যাড করা যাবে আশা করি ওকে ওকে স্লো মোশনটা আবার দেখাইতেছি এটা ডাউনলোড হয়ে যাক ওকে এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে টিকমার্ক করে দিয়ে বেরিয়ে আসতে পারবো তো ধরো আমার চুলো মিশন আমি এগুলো আর দরকার নাই ঠিক আছে এগুলো আমি কেটে দিলাম চুলো মিশন দেখাইতেছি শুধু তো আমার এখান থেকে এখন দেখো আমার টোটাল টাইম আছে কত চব্বিশ সেকেন্ড উপরে দেখো লেখা আছে চব্বিশ সেকেন্ড আমি যদি স্লো মোশন করি ধরো এই একটা ভিডিওতে আমি স্লো মোশন করব এখন তো যেহেতু এটা দেখা যাইতেছে না একটা হাঁটার ভিডিও থাকলে বেটার হইতো ওকে একটা ভালো একটা ভিডিও নিয়ে আসি রান ভিডিও এটা তো অলরেডি স্লো মোশন করাই আছে মনে হয় never ending finger swiping mouse holding scrolling wouldn't it be nice to went through এটা সব মনে slow motion run run run run হ্যাঁ এটা নিতে পারি ফানি ভিডিও তো এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে ফেলি আমি খুব একটা সময় লাগবে না কয়েক সেকেন্ড লাগতে পারে বিয়াল্লিশ সেকেন্ড এটা আমার লাগবে না দশ সেকেন্ড নয় সেকেন্ড আট সাত পাঁচ চার চার তিন দুই এক ওকে হয়ে গেছে এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসি রান রান রান এগুলো সব ডিলিট করে দিই ওকে এখান থেকে ডাউনলোড করে ওপেন করি তো এখানে আসবো দেখি কোন টুকু নেওয়া যায় ধরো এই শিট এখান থেকে এইটুক জায়গা এইটুক জায়গাটা আমি স্লো করব তাহলে আমি এটা কি করব এখান থেকে সিলেক্ট করব সম্পূর্ণ করে এখানে কাট করব কাট করে এইটুক জায়গাটা আমি খুব ভালোভাবে দেখতে চাচ্ছি একদম আস্তে আস্তে যাবে তো আমি এখান থেকে এইটুক নিলাম নেওয়ার পর এই জায়গাটুক সিলেক্ট করলাম এটা আমি আরেকটু বড় করি বড় করলে আর একটু পরিষ্কার হবে ধরেন এইটুক জায়গা কিন্তু আমি কপি করছি মানে বোল্ড করছি মানে এটা আমি কাট করে একটা জায়গায় রাখছি রাখার পরে আমি চাচ্ছি যে এই জায়গাটুকু আমার স্লো হবে এটা কিন্তু অনেকটা ফাস্ট দেখছেন মোটামুটি ফাস্ট আমি চাচ্ছি একদম আস্তে আস্তে আসুক এখান থেকে আমি স্পিড এখানে দেখেন স্পিড লেখা আছে স্পিডটা স্লো করব স্লো করে দিয়ে দিলাম ধরেন আমি সর্বোচ্চ দিয়ে দিলাম স্লো দেখি কতটা স্লো হয় এবার দেখি দেখেন যাইতেছে না কিন্তু সহজে কিন্তু ভিডিও কিন্তু চলতেছে দেখছেন এটা বেশি স্লো হয়ে গেছে না এটা আমি আরেকটু ফাস্ট করে দিই এটা আরেকটু ফাস্ট করি ফাস্ট স্লো ওকে এক এক দিয়ে দিলাম এবার দেখি কতটা দেখছেন মোটামুটি অনেক স্লো কিন্তু দেখছেন অনেক স্লো আরও যদি আরও যদি নর্মাল করতে চান তাহলে টু দিয়ে দিলেন টুতে দেখি কতটা ফাস্ট যায় হালকা কিছুটা বুঝতে পারছেন এভাবে স্লো করতে হয় স্লো মোশন করতে হয় তো আর এটা যদি ফাস্ট করতে চান তাহলে এখানে ফার্স্টে ক্লিক করবেন ফার্স্টে যে কোনো একটা নেবেন যদি বেশি ফাস্ট করতে হয় তাহলে একশো নেবেন যদি একশো রাত দেখে নিতে চান এগুলো দেখে নিতে নিতে পারবেন ঠিক আছে এইভাবে কাজ করতে হয় ঠিক আছে বুঝতে পারছো হ্যালো ওকে স্লো আর কোনো সমস্যা আছে ওকে আরো কারো কোনো কোশ্চেন